সমাজ শেষ পর্যন্ত থাকবে ওই ময়দানেতে সব ঢেলে দেবে ওই যেতে তোমাকে হবে সব ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না তোরা জয়

মানে জীবন দেয়া বসে থাকা সে কোনদিন আসবে না রে তর যদি থেকে কোন ভিন দেশি দেশে এসে সেবার নামে জুড়ে বেশে দেশে এনজিও আছে না ভাই প্রত্যেকটা গ্রামগঞ্জে মানুষের কিন্তু সুদ ঢুকে যাচ্ছে চাচার কাছে টাকা চাবেন মানুষ মানুষকে কর্জে হাসানা দেওয়া মানে আল্লাহকে দেওয়া এর কাছে টাকা যাবেন টাকা কা 10 লাখ টাকা দেন আগেই ছিল এক দিয়ে দিলাম তুমি চাইলে তো আগে চাইতে আসলে কথা ওইটা না আসলে কথা বাতি যাও বারবার যাওয়ার পরে বুঝছে যে কাকারে অন্য জায়গায় কাছে দেওয়া কিছুক্ষণ করে টিপ দিয়ে একবার কাকা আপনার সাথে টাকা দেন আর ইউজার টাকা অনেক থেকে কাছে আছে কি যে নাই দিয়ে দিছি এখন দুই হাজারের কথা শুনে বিশ হাজার টাকা নিয়ে আসে কিন্তু আরো লাগে আমি তো আরো লাগে তুমি তো এই সমস্ত গ্রাম দেশে বিভিন্ন কোম্পানিগুলো এনজিও কোম্পানিগুলো এসে শুধুমাত্র মুসলমানের ইবাদত নষ্ট করার জন্য সুদের কারবারে ঢুকে দিয়েছে এটা সেবার নাম দিয়েছে ঠিকই সেবা বলা হয় না এটাকে বলা হয় জুলুম অত্যাচার যখন টাকা সময় মতো দিতে পারবেন না দেখবেন ঘরের চালটাও ঠিক মতো আর বাকি নাই কোথা থেকে ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে না রে করো যদি জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে কঠোর প্রয়োজনে রিক্সা চালায় খেতে রাজি আছি মাগের হারাম টাকা যেন পেটে না সুদ খাইলেন নামাজ পড়ে ওদিকে হারাম টাকা যদি পেটে ঢুকে হবে বিশ্বাস হয় আপনাদের এই দেশে এরকম মানুষও আছে যারা প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজ পড়ে তাহাজ করে জিকির করে মাঝে মাঝে ইশকের গজল শুনে লাভ দেয় জিকিরও করে জিকিরও কিন্তু সবকিছু ঠিক আছে খোঁজ নিয়ে দেখেন সুদের কারবারের সঙ্গে তার যোগাযোগ আছে নাই হজ করতেছে হারাম জিনিসটাকে প্রমোট দেওয়ার জন্য হাজি সপ্তাহ ডাকে না করবে কি হজ করে দুই বন্ধু এসে চুক্তি করছে চায়ের দোকানে যায় তুই আমার হাজির রাখবি আমি তোরা হাজির রাখবি মানুষ যেন বুঝে আমরা হজ করছি এই অবস্থা সমাজে